এর বিষয় হচ্ছে যে কি ইমেজ নিয়ে এবং মেনু নিয়ে তো আমি একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এসটিএমএল তো এখান থেকে ফোল্ডারের ভিতরে আমি কি করব নিউ প্যাড নিউ প্যাডটা নিউ টেক্স ডকুমেন্ট নিব index dot dot HTML HTML তারপর আমি কি new text document S T Y L E style dot CSS দুইটা ফোল্ডার নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এই দুটাকে নোটপ্যাডে ওপেন করলাম নোটপ্যাডে ওপেন করে আমি কি করব এটা লাগবে না অনেকগুলো ফাইল এগুলো একটু মুছে দিই তো টিএমএল শুরু করব আমি দুটা আগে সেকেন্ড ব্যাকেট নিয়ে নিলাম নিয়ে নিলাম নিয়ে নিয়ে এল শুরু করলাম এসটিএমএল শেষ করলাম শেষ করার পর দেখেন এটা কালার হয়ে যাবে যদি পারফেক্ট কোডটা হয় ভুল হইলে এটা কালার হবে না এল শুরু করলাম শেষ করলাম তারপর কী হবে তারপর আমার কি হবে হেড এইচি এ এইচই এডি হেড তারপর কি করবো হেডটাকে শেষ করব স্ল্যাশ এইচি এইডি হেড শেষ করলাম ঠিক আছে তারপরে যাই একটু ফাঁক দিয়ে ডিও ডি ওয়াই বডি তারপরে কি করব বডি শেষ করব বডি শেষ করলাম তারপরে আমি এখানে কি করে দিতে পারি সেমিকোলন দিয়ে ট্যাগ করে দিতে পারি দিস পেয়েছি রেডি ইয়ার হেডার এরিয়া তাহলে আমি শেষ তারপর এখানে ক্লিক করে দিতে পারি বডি এরিয়া e ঠিক আছে বডি শুরু বডি শেষ বডি শুরু বডি শেষ হেডার হেডার এরিয়া আমি এটাকে কি করতে পারি একটা ট্যাপ দিয়ে দিব ক্যামেরার ভিডিও বোঝানোর জন্য এইচটিএমএল শুরু হেড শুরু বডি শুরু এটা হচ্ছে আমার স্ট্রাকচার ঠিক আছে এখানে কি এখানে হবে লিঙ্ক টাইটেল হবে প্রথম টি টি টাইটেল টাইটেল কি হবে H T M L H T M L দিয়ে আমি টাইটেলটা শেষ করবো টাইটেল শেষ করে কি করবো টাইটেলটা শেষ করব টাইটেল ঠিক আছে টাইটেল শেষ করার পর কি আসবে আমার সিএসএসকে লিঙ্ক করব কীভাবে সিএসএসকে লিঙ্ক করব L I N K link rel equal to equal to semicolon style sheet S T Y L style style S বডিকে কালার দিয়ে চেক করে নিয়েছি সিসিসটা পাইছে কিনা সেভ দিলাম সেভ দিয়ে রান করলাম রান গুগল কমে রান করলাম আমার কি পাই নাই সিএসএস পাই নাই তাহলে এখানে বানানগুলো হিসেব S T Y L E style C rel হ্যাঁ T Y L E S T Y L E star H R to save দিয়েছি এটা এটা সেভ দিয়েছি তাহলে প্রবলেমটা কোথায় লিঙ্ক রেল স্টাইল শিট আমি কোডটাতে ভুল হয়েছে আমার সম্ভবত আমি এটা গুগলে সার্চ দিয়ে সার্চ মারে দেখি S T Y L E standard CSS এটা আমার স্ট্যান্ড শিট আচ্ছা তো বলেছে কথা দেখি style sheet S T e, style e sheet আচ্ছা আমাদের শিটটা দেখে নিয়ে আসি তাইলে হয়তো কোনো জায়গায় কম একটা ভুল হয়েছে কোনো একটা কিছু ভুল হয়েছে ডিজিটাল মার্কেটিং ওয়ার্ড পেজ তাহলে আমরা S T M L docs যাই আমরা কি বললাম নরে রে এই লিংক এন্ড এনটাইর আমাদের section তারপর লিঙ্ক রেলিগুল স্টাইল এইচআরএফ স্টাইলের সিএসএস এই ঠিক আছে মানে বডিতে বলেছি তারপর আমি কপি করে নিয়ে আসছি এখানে আচ্ছা এখানে মনে হয় বলেছে বডিতে বডিতে বডি বডি কল দিলাম ঠিক আছে বডিকে কল দিলাম করে কালার রেড আচ্ছা বলছি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি ব্যাকগ্রাউন্ড কালার রেড কী কালার আমি ওটা উল্লেখ করে দিই সেই জন্য আসছে সিএসএস পাইছে কিন্তু কী কালার উল্লেখ করে দিই সেই জন্য আচ্ছা এভাবে থাকুক এটা এখন আমাদের কাজে আসি মূল কাজে আমার একটা ইমেজ লাগবে এখন ইমেজ একটা ইমেজ নিব এখানে ইমেজ আছে আছে কপি করলাম এটাকে কপি করে এটাকে কী করবো এখানে ফেস্ট করলাম লাগবে না এটা আমার একটা ইমেজ নিয়ে কাজ করবো ওয়ান ওই কন্ট্রোল জেট এটা এটা এটা না এটা না ইমেজ না S T PNG HTML JPG আমাদের এটার নাম কি HTML JPG তাহলে আমরা একটা ইমেজকে কীভাবে কল দিব এখানে বডিতে একটা ইমেজকে কিভাবে আইএমজিটাকে কল দিব কিভাবে স্ল্যাশ দিয়ে IMG single tag IMG image S S R R C equal to semicolon colon দিয়ে HTML JPG HTM HTML dot JPG স্টিমুল ডট জিওপি দেওয়ার সাথে সাথে আমার কি আসবে আসছে ইমেজটা এখন এই ইমেজটাকে উইড হাইট দিয়ে দিব উইড এবং হাইট দিব ইকুয়াল টু ইকুয়াল টু দিয়ে width W W I width দিব কি একটা দশ দিব দুইশো তারপরে একশো পিক্সেল দিই একশো পিক্সেল দিলাম এইচ আই হাইট দিলাম একশো পিক্সেল একশো পিক্সেল দিয়ে সেম কলম দিলাম পাওয়ার তো কথা width S Y S double quotation double quotation এখানে শেষ করব জয় দিলাম পাইছি এখন আমি স্টাইল করে নিয়েছি জন্য তারপর আমি কি করবো এটাকে এটাকে কি করব এরপর আমি যদি উইড এবং হাইট দিছি দুদিকে একশো একশো পিক্সেল এখন যদি রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করি এখন দেখেন স্টাইল আরও করবো এটাকে এলিমেন্ট এটা কেটে দিলাম উইড হাইট পাইছি একশো একশো এখানে যদি যে float left F L float right দিই একটা দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে ফ্লোট রাইট দিলে ফ্লোট লেফট দিলে কোথায় আসবে বামে চলে আসবে ফ্লোট লেফট এবং রাইটের জিনিসটা বুঝছেন কি হচ্ছে ফ্লোট লেফট দিলে কি হয় রাইট দিলে কি হয় আমি যদি এখন ফ্লোট লেফটে রাখি তাহলে এটা ফ্লোট লেফটে থাকবে ঠিক আছে রাইট দিলে ওদিকে চলে যাবো ওদিকে চলে যাবো ওদিকে চলে ওদিকে চলে যাবো হ্যাঁ এটা হচ্ছে কি ফ্লোট ফ্লোটের ব্যাপারটা যে কোনো যে কোনো ডিপকে যে কোনো জিনিসকে ফ্লোট ল্যাপ দিলে রাইটে দিলে লেফটে রাইটে চলে যাবে এখন আমরা আসবো টেবিল আমরা এখন একটা দেখবো যে টেবিল অপশানটা টেবিল কীভাবে শুরু করবো টেবিল কীভাবে কাজ করবো টেবিল দিয়ে ঠিক আছে টেবিল দিয়ে শুরু করলাম টেবিলটা একটা শেষ করলাম স্ল্যাশ টিএবিএলই টেবিল শেষ করলাম ঠিক আছে টেবিল শুরু করলাম টেবিল শেষ করলাম তারপর হচ্ছে এখানে একটা স্পেস দিলাম আর দিলাম আরটা শেষ করবো আবার আর মানে টেবিল টিয়ার মানে কি টেবিল রো হ্যাঁ ঠিক আছে আর শেষ করলাম শেষ করলাম টিডি টেবিল টেবিল ডাটা টিডি মানে টেবিল ডাটা স্ল্যাশ স্ল্যাশ টিডি এখানে দিলাম নেম নেম লিখলাম ঠিক আছে এখন ইয়া টিডি নেম আর সেম আরেকটা কপি করি টেবিল টেবিল রো দিলাম ঠিক আছে দুইটা নেম নেম আসছে ভিডিও আসছে আর এটা ইমেজের নিচে উপরে চলে আসছে এটা কি করবো এটাকে যদি একটা বিয়ার দিয়ে দিই তাহলে এটা নিচে চলে আসবে আর এখানে যদি লাস্ট নেম দিই লাস্ট নেম আসবে এখানে যদি F I R S T first name দিই ফার্স্ট নেম আসবে ঠিক আছে একটা কলম দিয়ে দিলাম কলম দিয়ে দিলাম ঠিক আছে টেবিলটা বুঝছেন এতটুকু বুঝছেন হুম এখন এই টেবিলটাকে যদি আমি স্টাইল করতে চাই এখন টেবিলকে স্টাইল করতে চাই টেবিল কল দিব কমাম টিএইচ কমা টিডি টিডিকে দিয়ে সেকেন্ড প্যাকেট দিলাম বড়া টিএইচ দি টেবিল টিএইচ টিডি টিএস না টিএস না টিআর হবে এটিআর এটি টিআর দিলাম border one pixel solid solid real black তার মানে কি বিয়েরটা আসেনি কেন বুঝছেন এখন একটা বর্ডার আসছে সুন্দর করে হ্যাঁ এটার সাথে হয়ে গেছে যে এটার সাথে হয়ে গেছে ডিসি কাজ করতেছে বিয়ের দিলে ব্রেক হয় আর কি হ্যাঁ? আসছে এখন আসছে টেবিল হ্যাঁ, বর্ডার হ্যাঁ, এই টেবিলের একটা বর্ডার দিলাম টেবিলের বর্ডার যদি দিতে চাই দিতে পারবো দিতে পারলে দিতে পারবো করে আমি যদি দেখাই এখানে আপনাকে ব্ল্যাক দিতে ব্ল্যাক আছে এখন ঠিক আছে যদি রেড দিতে চাই রেড রেড আসছে ঠিক আছে যদি যদি আমি সলিড না ডাবল লাইন ডাবল লাইনের জন্য আমি যদি ডাবল লাইন না দিতে চাই তাহলে কি যদি এই টেবিলকে শুধু টেবিলকে যদি বর্ডার দিই টেবিলকে যদি বর্ডার দিই ওয়ান পিক্সেল সলিড গ্রেড দিই তাহলে এটা চলে আসবে টেবিল টেবিল শুধু টেবিলকে যদি ওয়ান ওয়ান পিক্সেল পেয়েছে এটা ট্রেবিল টাইপ এখানে কিছু ট্রেবিল এবং এটা কই table one pixel solid grade এই দেখছো আচ্ছা তো সেটার জন্য কি করতে হবে টিডি টিডি স্ল্যাশ টিডি যদি দিই টিডি যদি দিই আমি কি করব আসছে আমি যদি টি আর দিই শুধু আসতেছে এটাতে আসতেছে তাহলে আমি শুধু টিডিকে দিলে তাহলে কি আসবে আসছে আচ্ছা এখন তারপরে জানি এইচটিএমএল টেবিল হেডিং আমরা টেবিলের একটা হেডিং দিতে এখন যদি আপনি চান যে এখন আসেন আমরা টেবিল হেডিং দিব স্ট্রিমের টেবিল হেডিং নিয়ে কাজ করবো এখন এতটুকু কাজ করছি না এতটুকু বুঝছেন আমি আবার দেখাচ্ছি এই জিনিসটা টেবিল শুরু করলাম টেবিল শুরু করলাম এই দেবো টি টেবিল ক্লোজ করলাম টেবিল ক্লোজ করার পর টি এইচ এখন আসবে টেবিল টি এইচ নেই টি এইচ টি আর ও টেবিল রো রো রোতে স্ল্যাশ টিআর টিআর দিলাম টিআর দেওয়ার পর আমরা কি যাব টেবিল ডাটা না table head T H table H name name দিলাম ঠিক আছে টেবিল দিয়ে নেম দিয়ে জাস্ট এটাকে আবার কপি করলাম কপি করে এই টেবিল ডাটা দিয়ে দিই ডি ডি সেভ দিলাম রান দিব এখন রান দিলে যদি আমি রান দিয়ে দেখছেন আচ্ছা। এখন এখন এমএস জায়গা যদি টিআর টিডি ঠিক আছে টিআর টিএইচ টিডি টিআর টিডি ঠিক আছে TR TD table head heading heading হেডিংটা টিএইচ মানে হেডিং সেভ দিলাম সেভ দিয়ে যদি আমি দিই এটা আসতেছে ঠিক আছে আমি এখন স্টাইলটা কেটে এখন স্টাইল আমি যাচ্ছি না ঠিক আছে এখন এতটুকু আসছে আমি যদি ফ্লোট লেফট দিতে চাই লেফট দিতে পারবো ঠিক আছে ট্যাক্স লাইন লেফট দিতে চাইলে লেফটে থাকবে ঠিক আছে এটা তো লেফটে আছে টেবিলকে বর্ডার দিলে বর্ডার হবে ঠিক আছে ঠিক আছে হেড দিছি আর এটা একটু বড় এটা একটু ছোট না টেবিল হেড মানে টিএইচ এর ভিতরে লিখছি এটা একটু বড় টিএইচ এর বাইরে লিখছি এটা একটু ছোট এখন এখন আসেন যে আমি টেবিলকে যদি এয়া দিতে চাই এই দুইটা নাম্বার একসাথে থাকবে এখন আমি সেম এটাকে একটু চেঞ্জ করে দিই এইটা এইটা থাকলো এখানে টিএইচকে দিলাম যে টিএইচ ঠিক আছে টিএইচ দিয়ে ক্লাবস দিলাম সিও এলো colspan colspan দিলাম ইকুয়াল টু টু দিলাম টু দিলাম ঠিক আছে এখানে লিখলাম যে phone C H O N A phone লিখলাম ঠিক আছে ফোন লাগার পর এটাকে নেম এবং কলার দিলাম তারপরে টিডিকে তিনটা রো করে দিলাম জিরো ওয়ান এক টু আর তারপরে এটাকে কি এটা দিলাম ঠিক আছে সেভ করলাম আগে জিনিসটা দেখছেন এখন দেখেন এটা কি কাজ হয়েছে দেখেন নেম এ নেম ফোন ফোন নাম্বার দোনোটা একই করে বুঝছেন আচ্ছা আমি যদি বর্ডার দিই তাহলে এটা ভালো বুঝতে পারবেন টেবিলকে বর্ডার দিলে টেবিল টিএবিএলই টেবিল টেবিল এবং টিএইচ এবং টিডি তারপরে হচ্ছে solid one border border one pixel solid solid black black দিলাম সলিড ব্ল্যাক দেওয়ার পর আমার কি আসবে কালার আসবে বুঝলেন এই দুইটা এই নজরুল ইসলাম নজরুল ইসলাম এই এই দুইটা এক করে না এই ফোনের মধ্যে কি ফোনের মধ্যে দুইটা আসছে না আপনার যদি ফোন নাম্বার দুটো থাকে কিভাবে দিবেন এই জিনিসটা ফোন নাম্বার দুটো থাকলে এভাবে দিতে হবে এখন যদি আমি রোকে সেমভাবে যদি রোকে করতে চাই এখানে রো স্পেন লিখবো টেলিফোনের ওখানে কি লিখবো টিএইচকে রো স্পেন লিখবো এখানে এখানে যদি কল স্পেনের জায়গায় রো দিই রো দিই রো স্পেন দিয়ে সেভ দিলে তখন কি হবে রো তো দুইটা হয়ে যাবে দুইটা রো একসাথে হয়ে যাবে তাহলে কল স্পেন এবং গ্রো স্পেনের মধ্যে বুঝছেন হ্যাঁ কল স্পেন মানে কলামে রো স্পেন মানে রোতে যদি আমি যদি একটা টেবিলকে ক্যাপশন দিতে চাই এটার টেবিলটার নাম কি এটা যদি একটা ক্যাপশন দিতে চাই তাহলে কি করব টেবিলকে ক্যাপশন দিতে চাইলে কি করব মানে টেবিলটার নাম কি C A P T I one caption table caption caption দিলাম দেখছেন এটাতে টেবিল লেখাটা আসছে টেবিলে ক্যাপশন লেখাটা আসছে হ্যাঁ আসছে আমি যদি সিঙ্গেলে আইডি <coughs> দিতে চাই যদি একটা আইডি দিতে চাই আইডি দিতে পারবো না এখানে আইডি দিতে আইডি দিতে চাইলে আমরা কি আইডি দিতে পারবো আইডি দিতে আইডিটাকে আমি কল দিয়ে সিএসএস সিএসএস করতে পারবো ঠিক আছে এইগুলো আমার এই জিনিসগুলো শেষ টেবিল দিয়ে আমরা একটা ফর্ম বানাইতে পারবো একটা গিয়া বানাইতে পারবো একটা কন্টেন্ট বানাইতে পারবো একটা নাম লিস্ট বানাইতে পারবো এই জিনিসগুলো আমরা টেবিল দিয়ে করব হ্যাঁ রো এবং style dot CSS margin padding margin হ্যাঁ আমি যদি এগুলাকে কি করতে হবে আমার ব্রাউজারে আসলাম তো আসার পর আমি কি করবো এগুলাকে হুম কোনটাকে এখানে মাঝখানে হ্যাঁ আমি আমি আচ্ছা আমি দেখাচ্ছি আমি বুঝাচ্ছি বুঝাচ্ছি এটা হচ্ছে যে কি আপনি রো আসবেন টেবিল টেবিল এইচ দিয়েছেন ঠিক আছে এখানে যদি আমার নেম টিডি দিয়ে দিই ঠিক আছে দেখছেন চলে আসছে এটা হচ্ছে ট্যাক্স লাইন সেন্টার এটা এটা আমার নামটাকে যদি এটা যদি আমি মিডিলে নিতে যাই এটাকে সিলেক্ট করলাম নজরুল এটাকে সিলেক্ট করে style element text line C N T E R centre ঠিক আছে ট্যাক্স লাইন সেন্টার না হলে মার্জিন মার্জিন আচ্ছা আসতেছে না এটাকে ট্যাক্স অ্যালাইন সেন্টার অথবা মার্জিন ল্যাব এই এই এইটাকে এই নামটাকে ট্যাক্স অ্যালাইন সেন্টার হুম নামটাকে জাস্ট ট্যাক্স লাইন সেন্টার দিতে হবে ট্যাক্স লাইন সেন্টার দিতে হবে এটাকে মধ্যখানে নিয়ে আসতে হলে ট্যাক্স লাইন সেন্টার দিতে হবে টেক্সচার লাইন সেন্টার এন্ড কাজ করতেছে না এটা কি জন্য এটা কাজ করে টেক্সচার লাইন সেন্টার দিলে সাথে সাথে চলে আসে আচ্ছা এগুলো আমরা দেখব পরবর্তীতে আমরা এখন যাই যে মেনুতে আমাদের আজকে লেসন অনুযায়ী আমরা যাবো যে মেনুতে ঠিক আছে and order list order list UL UL LI UL মানে আনঅর্ডার লিস্ট ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট এবং ইউআরএল এর ভিতর অ্যালাইন লিস্ট সিও ডেভেলপার সিও কোকা কোকা কোলা ঠিক আছে এখানে এটা কি হয়েছে দেখেন একটু এটা হচ্ছে দেখি এটা আমি যদি রান দিই এখন দেখেন এই জিনিসটা গুগল বলে আসছে এটা ঠিক আছে এটা আসছে তো এটাকে যদি আমি স্টাইল করি ইউএলকে যদি ইউএলকে যদি আমি স্টাইল করি হুম এখন ইউএলকে স্টাইল করি হ্যাঁ একটার পর একটা আসছে এটা আর কি এই লিস্ট তো এটা যদি একটার পর একটা আসছে এটাকে যদি আমি এই গোলাকার বৃত্তটাকে যদি আমি সার্কেল করতে চাই তাহলে আমি কি করব তাহলে আমি এই স্টাইলে যাব এস টি ওয়াই স্টাইল এখানে যদি আমি ইনলাইনে স্টাইলটা করে ফেলি তাহলে ওটা এক্সটার্নাল সিএসএসে কাজ করবে না এটা মনে রাখতে হবে সরম সত্য এটা যদি এখানে স্টাইল করি তাহলে ওটা বাইরে গিয়ে যদি আর স্টাইল চেঞ্জ করতে যাই তাহলে আমার কি স্টাইলটা আর চেঞ্জ হবে না এটা মনে রাখতে হবে সিএসএস না কোনো কিছু দিয়ে হবে না আমাকে তখন আবার এই ডিরেক্ট এটা মুছে তারপর স্টাইলটা চেঞ্জ করতে হবে তো এটা খেয়াল রাখবেন সবসময় তো এখানে যদি আমি স্টাইলটা করি ইন্সপেক্ট করে দেখাই আপনাদেরকে এখানে যদি এই লিস্ট স্টাইল ইউএলকে যদি লিস্ট স্টাইল টাইপ করা আছে লিস্ট স্টাইল ডিস সার্কেল যদি সার্কেল দিই তাহলে কীরকম হচ্ছে গোলাকার হচ্ছে যদি এখানে ডিক্স দিই তাহলে হ্যাঁ, হচ্ছে যদি স্কোয়ার দিই স্কোয়ার ঠিক আছে ঠিক আছে যদি নাম দিয়ে দিই যদি নাম দিই হ্যাঁ নাম দিব লিস্ট মানে স্টাইল সবসময় নাম থাকবে আচ্ছা নাম দিয়ে দিলাম নাম দেওয়ার পর আমি এখানে এটাকে এখানে পেস্ট করে দিই কন্ট্রোল জেড আচ্ছা এটাকে বাইরে আমি স্টাইল করি এটাই বেটার এখানে এখানে যদি আমি স্টাইল করি ইউএলকে কল দিই ইউএলকে কল দিয়ে যদি প্রথম বন্ধনী সেকেন্ড বন্ধনী দিই তারপরে আমি যদি এখানে লিসেস্টার নাম দিই তাহলে এটা নান হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ, হয়ে গেছে তারপরে আমার কি সেম সেমভাবে অর্ডার লিস্ট একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট একটা হচ্ছে অর্ডার লিস্ট দুটোই সেম একটা আন এই দেখ একটাকে যদি এখানে কপি করে যদি আবার পেস্ট করি জাস্ট এখানে অর্ডার ও ও সেম আসবে অর্ডার লিস্ট এক দুই তিন চার আসছে তো এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই আমি কী করবো এই জায়গাটাকে কপি কপি করে এখানে যদি জাস্ট ও করে দিই ওয়েল দিই তাহলে কি ওয়েল দিলে আমার এখানে কি সেমভাবে চলে আসছে দুটার কাজই সেম এগুলো মেনু তৈরি করার জন্য আমরা ব্যবহার করি আমাদের ওয়েবসাইটে যে মেনুগুলো প্রথম যে মেনুটা ওইটা তৈরি করার জন্য ব্যবহার করি তো আমরা এগুলো অর্ডার লিস্টও ব্যবহার করতে পারি আনঅর্ডার লিস্টও ব্যবহার করতে পারি ঠিক আছে এখন আমরা আসবো যে ও এল ও এলকে যদি টাইপ দিই এখানে যদি আরেকটা স্টাইল করতে চাই আমি রাইট বাটন ক্লিক করে ইনস্টল দিতে চাই যদি এখানে এই ওএলকে ওএলকে ওএল হোক ইউএল হোক যেটাই হোক ওএলকে টাইপ দিই টাইপ দিই যদি এই দিই তাহলে কি হচ্ছে এটা দিলে কি আছে যদি বড় আদার এই দিই তাহলে কি হচ্ছে অ্যারাথমেটিক দেখেন এগুলো দেখছেন চেঞ্জ করার অপশন পাচ্ছেন সবগুলো বাসা এই গিয়ে এখানে হ্যাঁ এই রিলে চলে আসতেছে তারপরে যদি আইডি মানে দেখতেছেন এই জিনিসগুলো আছে আমি এগুলোকে ডিওয়াই তো এইগুলো জন্যগুলো কি আমরা বাংলাদেশ ইউজ করলে এক দুই তিনে ইউজ করতে পারতেছি এখন আমাদেরকে কি আমাদের আমাদের আমাদের ইয়াগুলো আমাদেরকে এখন কি ইয়া করে দিছে বাংলাও দিছে আগে আমরা যখন হ্যাঁ আমরা এই জিনিসগুলো এখন এখন আমরা কি করব এই জিনিসগুলোকে ইয়া করব ফ্লোট ফ্লোট কি দিব ল্যাব দিলে কি শুয়ে যাবে আমি যদি এটাকে রিলোড দিই আমি যদি এগুলোকে ফ্লোট ল্যাব দিই ফ্লোট ল্যাব দিই তাহলে এগুলো কি সবগুলো শুয়ে গেছে না পেডিং দিলে কি হচ্ছে বাড়তেছে না ট্রেন যদি ভিতর থেকে জায়গা নিচ্ছে এবং যদি মার্জিন দিলে মার্জিন দিলে গিয়েছে মার্জিন দিলে জিরো পিক্সেল থেকে শুরু করে যদি আমি মার্জিন দিই এগুলো গিয়ে জায়গা নিচ্ছে এগুলো করে এভাবে করে আমরা কি এগুলো একটু সবাই বিভিন্ন রকম স্টাইল করব তো এই এতটুকু পর্যন্ত আমাদের আজকে থাকুক কারণ এর পরবর্তী টিউটোরিয়াল আমরা অন্য অন্য আরেকটা জিনিস আমাদের এগুলো হচ্ছে যে কি খতম চলে গেছে এখানে যদি আমি ডক টাইপ দিই এখানে যদি ডক টাইপ এসটিএমএল দিই তাহলে সেটা হচ্ছে এসটিএমএল ফাইভের এম এসটিএমএল ফাইভের সিম্বলিক কি এখানে আমরা এভাবে করি symbolic doc type D Y D O C doc type এটা বড় হাতের D D O C T Y P type যদি দিই তারপর html শেষ করলাম এখানে এভাবে হবে block type html doc type html মানে হচ্ছে কি এইচটিএমএল ফাইভ এইচটিএমএল ফাইভের সিম্বলিক শুরু হয়েছে ব্লক টাইপ html দিয়ে তো আমরা আমরা বা হচ্ছে বর্তমানে ফাইভ চলতেছে তো আমরা চাইলে জ্যান কোডিং ইউজ করতে পারি জ্যান কোডিং জ্যানকোডিং দেখাবো আমরা চাইলে জ্যানকোডিং ইউজ করতে পারি তো জ্যানকোডিং ইউজ করার জন্য আমাদের কী করতে হবে জ্যানকোডিংয়ের জ্যানকোডিং জ্যানকোডিং জ্যানকোডিং ফাইল ডাউনলোড লিখে কি ঠিক করে দেবে গুগল ঠিক করে দেবে then download জ্যাঙ্গোরিং ফাইলটি ডাউনলোড করে নিব গুগল কোড এটা ডাউনলোড করে নিব একটু আসুক এটা ডাউনলোড করে দিই আমি এড়াতে দিব আমার নোটপ্যাডে ডাউনলোড দিই then not notepad seven seven download দিলাম ডাউনলোড দেওয়ার শো ফোল্ডার শো ফোল্ডার দেওয়ার পর কি ফোল্ডারটা আসছে আসার পর Zen coding Zen coding power Zen এই ফাইলটাকে আমি এই ফাইলটাকে কী করবো এখানে এস টেবল ফাইভ সিক্সে যাবো সিক্সে যায় নোটপ্যাড প্লাস প্লাসে যাবো নোটপ্যাড প্লাস প্লাসে গিয়ে প্লাগিনসে যাবো প্লাগিনসে গিয়ে এখানে দিয়ে দিই plugins প্লাগ সি দিয়ে আমি এটাকে এটাকে এখানে ছেড়ে নিব কন্টিনিউ কন্টিনিউ টু তারপর আমি নোটপ্যাডটাকে রেজিস্টার দেব আমার রেজিস্টার দিলে চলে আসার কথা এখন যদি আমি নোটপ্যাডটা আবার ওপেন করি অথবা আমার কম্পিউটারটি রেজিস্টার দিতে হবে রেজিস্টার দিলে চলে আসবে ধ্যান করে কিন্তু আমি যদি এসটিএমএল লিখি পুরোটা চলে আসবে আমি যদি এই ওয়ান দিই তাহলে এটার ব্যাকেট ট্যাকেট সব সবগুলো চলে আসবে ঠিক আছে আপডেট নিচ্ছে আপডেট না হোক send recording. Nah, telepon. Kan recording. Aja, aja ada nice kelas. এটা আমি নেক্সট ক্লাসে অথবা দেখাই দিব আপনাদেরকে আপনি যদি চা ট্রাই করেন যদি না হয় আমি দেখাই দিব ঠিক আছে এটা দেখি এখন হয়েছে কিনা আমার কম্পিউটারে রেজিস্টার দিলে হয়ে যাওয়ার কথা এখানে একটা জ্যান কোডিং লিখে লিখে আসবে আর যেটা রিজিস্টার দিলে হবে সম্ভবত আচ্ছা ঠিক আছে তাহলে এতটুকু অথবা এখানে প্লাগ ইন গিয়ে এখানে গিয়ে আমি আমার এখানে আছে কিনা দেখি সফটওয়্যারে যাব দেখি একটু আছে কিনা জেন করি video maker effects jet engine No, no, no. জান কোডিংটা কি আমি জান কোডিংটা কি এখান থেকে আমি পুরো ফাইলটাকে এখানে পেস্ট করে দিব যে জান কোডিংয়ের এই যে ফাইলগুলো কনফিগারেশন এটা রিস্টার্ট দিলে চলে আসার কথা আচ্ছা আপনারা দিয়ে দেখিয়ে না আসলে আমি ঠিক করে দিব ঠিক আছে আল্লাহ হাফিজ তাহলে